হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ আজকে আপনাদের ভিআইপি একটি ট্রেনের কোর্স সম্পর্কে ধারণা দিব এটি পরিদর্শনকারী বা সেলুন ভিআইপি সেলুন নামে পরিচিত এই কোর্সটি আজকে ভিতরে কি কি আছে এবং কারা এই কোর্সটিতে ব্যবহার করে এবং এই কোচটি যদি আপনারা যেতে চান কত টাকা ভাড়া পড়বে সে বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি প্রতিবেদন আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন তো বিআইপি সেলুন কোচ হলো বাংলাদেশ রেলওয়েতে দুটি আছে একটি হলো বট গ্যাস এবং আরেকটি হলো মিটার গ্যাস তো এই বিআইপি পরিদর্শন গাড়ি ব্যবহার করা হয় রাষ্ট্রীয় কাজে যেটা আপনার খুবই ব্যয়বহুল এই কোর্সটিতে যারা যাতায়াত করেন তো একদিনের জন্য ভাড়া পড়ে চল্লিশ হাজার টাকা আপ ডাউন খরচ সহ এবং একটি পাওয়ার কার সাথে থাকে অর্থাৎ দুটি বগি সমন্বিতভাবে এটা চালানোর জন্য একটি পাওয়ার কার লাগে তো এই পাওয়ার কার্ড সহ তেল খরচ সহ চল্লিশ হাজার টাকা পড়ে তো এই বিলাসবহুল গাড়িটি সাধারণ পাবলিকের জন্য না আমি বলতেছি এটা হলো ভিআইপি পার্সন উদ্যতর কর্মকর্তা এবং মন্ত্রী মহাদয় এবং ডিএমই স্যার এএমই স্যার এবং সরকারি যত বড় বড় কর্মকর্তারা আছে তারাই শুধু এই বিএপি সেলুন কোর্সটি ব্যবহার করতে পারবে তবে তবে এক্ষেত্রে কিছু বিধে বিধিনিষেধ আছে তো সে সম্পর্কে আরও পরে বলতেছি সেটা হলো এই রোমের ভিত্তিতে ইউনিক ডিজাইনের অনেক কিছু আছে দুটি কনফারেন্স রুম রয়েছে ছোট এবং বড় তো প্রথম কনফারেন্স রুমটা একটু ঘুরে দেখাই বিশাল একটি রুম দেখে মনে হবে রাজকীয় একটা ভাব হ্যাঁ বন্ধুরা আসলে রাজকীয় একটা ভাব রয়েছে এখানে পুরা সিস্টেমটাই শীতাতপ নিয়ন্ত্রিত এবং দুটি সোফা রয়েছে এই কক্ষটিতে এবং একটি টয়লেট রয়েছে অনেক বড় টয়লেট এবং টয়লেটের ভিতরে ফ্যান সিস্টেম আছে এসি সিস্টেম আছে তো এই কনফারেন্স রুমটা অনেক সুন্দর বাড়ি থেকে দেখে মনে হবে রাজাদের আমলের কোনো কিছু হবে একটু টয়লেটটা ঘুরে দেখাই একটি বেসিং একটি হাই হাইকোমেট রয়েছে এবং গোসল করার জন্য সব কিছু আছে এবং একটি ফ্যান রয়েছে আর প্রত্যেকটা দরজা জানালায় গোল্ডেন কালার পলব দেওয়া আছে এবং এই হাতুলি হাতুল থেকে শুরু করে সব কিছুই আপনার ইউনিক একটা ডিজাইন তো আনকমন একটা ডিজাইন যেটা সচরাচর আমরা যখন ভ্রমণ করি টেনে এরকম ডিজাইন কিন্তু চোখে পড়ে না আর এই পাশে ছোট একটি কনফারেন্স রুম ওই রুমের মতনই এই পাশের রুমটা একই সিস্টেম এবং এই রুমটাতে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে একদম সাইডে একটি ঘড়ি রয়েছে ওই ঘড়িটা কিসের ওই ঘড়িটা হলো ভ্যাকুয়াম মেশিনের প্রেশার মাপার জন্য ঘড়ি দুইটা ব্যবহার করা হয় এই যে বট গ্যাস এবং মিটার গ্যাসে সেম সিস্টেম এখানে ভ্যাকুয়াম মেশিন চেক করার জন্য দুটি ঘড়ি রয়েছে <clears throat> এবং দুটি অনেক সুন্দর চেয়ার আছে রুমটিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন এবং এরকম আরও ইউনিক কিছু ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আসা যাক এটা পরিষ্কার নিয়ে এটা প্রতি বছরেই সার্ভিসিং করা হয় এছাড়াও এই কোর্সটিতে যখন যাতায়াত করা হয় এর আগ মুহূর্তে ওয়াশ পেটে এনে ভালো করে ওয়াশ করা হয় ভিতরে এবং বাহিরে ওয়াশের পাশাপাশি এই ওয়াশ পেটে ভালো করে চেক আপ করা হয় সব কিছু ঠিক থাকলে তারপরে এই কোর্সটি গন্তব্যে জন্য রেডি করা হয় আর এই পাশাপাশি হলো আরেকটি এই কোর্সটি চালানোর জন্য পাওয়ার কার প্রয়োজন তো পাওয়ার কারও সাথে লাগানো থাকে তো এই ছিল আজকের ভিডিও